কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আসকার আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আসকার একলা খোঁজার অজুহাত যেই আমার হলি অলি গলির ভিড়ে তোকে একলা খোঁজার অজুহাত এই মন বলেছে তোর মন বলেছে হলো প্রেমেরই আজ শুরুবার তোকে বলবো ভাবি কিছু চুপ কথাতে ছিলি কল্পনাতে ছিলি রূপ কথাতে আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আসকার আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আসকার বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আসকার আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আসকার